আমরা কি কি শিখব বা আমাদের কোর্সের ভিতরে কি কি থাকবে এগুলোর ক্যারিয়ার আছে কি না সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার কারণ একটা সেক্টরে আপনা আপনি আসবো বা কোর্স করব কোনো কাজে লাগবে না কিছুদিন পরে তাহলে ওগুলো কোর্স করার কোনো ভ্যালু নাই তো আমরা ধরেন কোর্সে যদি যাই এখানে আমাদের ওয়েবসাইটের এটা হচ্ছে ডিজাইনটা আমি নিজেই করছি ঠিক আছে বেশি ভালো ডিজাইন করতে পারি না তো আমার নিজের কাজ চালাইতে পারি আর কি ঠিক আছে এটা সম্পূর্ণ ডিজাইন আমার তো ওকে কোর্সে আমি যাব কোর্সের ভিতরে আমি যদি গ্রা ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সে যাই তো এখানে এখন আমি কিছু জিনিস রাখছি দেখেন এখানে কিছু জিনিস আছে Facebook marketing Facebook ad campaign okay Facebook marketing এটা হচ্ছে অর্গানিক মেথডে যেটা আমরা করে থাকি এটা শুধু আমরা করব যে কিভাবে একটা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুকের পেজের ভিডিও কিভাবে দ্রুত ভাইরাল করা যায় এবং হচ্ছে আমরা এটার ভিতরে দেখব যে অটো অ্যাপ্রুভাল মানে অটোমেটিক আমরা পোস্ট করতে পারবো কোনো অ্যাপ্রুভ লাগবে না এরকম গ্রুপগুলোতে আমরা মূলত পোস্ট করব দেখা যাবে যদি আমরা চারটা পাঁচটা আইডি থেকে যদি ঠিকমতো শেয়ার করি ধরেন পাঁচটা আইডি থেকে ধরেন আমরা যদি শেয়ার করি দশটা করে শেয়ার করলে পঞ্চাশটা শেয়ার হবে পঞ্চাশটা শেয়ার করলে আমরা যদি কয়েক মিলিয়ন গ্রুপে মনে করেন মেম্বরের কাছে পৌঁছায় দিতে পারি আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় এইগুলো কাজ করতে গেলে সেটা হচ্ছে এইগুলো বিগ বিগ গ্রুপগুলোতে যেগুলো অটো অ্যাপ্রুভ না মূলত যেগুলো ওই অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হয় ওগুলো গ্রুপে যদি আমরা পোস্ট করতে যাই এক মিলিয়নের গ্রুপে আমাদের ভিডিওগুলো কিন্তু পোস্ট করতে দিবে না ওইখানে তারা আটকে দেয় বা পোস্টগুলো ডিলেট করে দেয় কিন্তু আমরা এমন কিছু টুলস দেখাবো বা এরকম কোনো সিস্টেম দেখাবো যেটার মাধ্যমে আমরা অটো অটোমেটিক আমরা শুধু গ্রুপগুলোতে পোস্ট করব এবং আমরা চাইলে ফেসবুক অন্যের ফেসবুক অ্যাকাউন্ট আমরা সিস্টেম করে মানে বের করতে পারবো ঠিক আছে যেগুলোর কোনো মালিকানা নাই না না এটা হচ্ছে অর্গানিক মেথড এগুলো হচ্ছে ইউটিউব ফেসবুক মনিটাইজেশন ক্লাসের ভিতরে এগুলো দেখানো হবে তো এটা হচ্ছে অর্গানিক আচ্ছা। মেথড তারপরে অর্গানিক মেথডে শেয়ারিংয়ের কাজ যদি আমি আপনাদেরকে দেখাই ফাইবারে ফেসবুক মার্কেটিং অথবা প্রমোশন এই কথাটা লেখলে হয়ে যাবে প্রমোশন আর আমি আমাদের সিস্টেমটা বলি সেটা হচ্ছে আমরা একসাথে দুইটা জিনিস কন্টিনিউ করি আচ্ছা। প্রথমত আমাদের কোর্সগুলো চলে হচ্ছে ধরেন আমাদের এখানে কিছু টপিক আছে আমি বলি এখানে দেখেন এগুলো টপিক ছাড়াও আরও এক্সট্রা অনেক ক্লাস আছে যেগুলো এখানে অ্যাড করা হয় নাই যেমন ফেসবুক মার্কেটিং আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা এই ফেসবুক মার্কেটিং পরিপূর্ণ ক্লাসটা করে এটার উপরে আমরা গিকগুলো পাবলিশ করব সাত দিনের ভিতরে ফাইবারে ঠিক আছে এই সাত দিনের ভিতরে যখন আমাদের গিকটা পাবলিশ হয়ে যাবে তখন আমাদের কি হইলো ফাইবারেও আমরা সময় দিতেছি পাশাপাশি আমরা কাজও শিখতেছি দুইটা কিন্তু একসাথে কন্টিনিউ করব। এতে দেখা যাবে যে আমাদের সাকসেসটা খুব দ্রুত আসবে কারণ হচ্ছে অনেক জায়গায় আপনি দেখবেন যে তারা করে কি বলে যে তুমি আগে কোর্স করো চার পাঁচ মাস ছয় মাস যাই লাগুক কোর্স করো তারপরে ক্লাস শেষে তোমাকে দুইটা তিনটা ফাইবারের ক্লাস করাই দিব ওই দুইটা দিয়ে তিনটা দিয়েই তোমার এনাফ লাস্টের দিকে কি হয় ক্লাস শেষ করার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না দেন কোনো সাপোর্টও পাওয়া যায় না তো ওই আরও পাঁচ ছয় মাস সময় লাগে ফাইবার সমস্ত কিছু বুঝতে আর দুইটা তিনটা ক্লাসে কিন্তু ফাইবার কখনোই পসিবল না এটা একজন বাচ্চাও বুঝতে পারবে তো এই জন্য কি হয় এর এখানে গেল ছয় মাস ওইখানে গেল ছয় মাস টোটাল এক বছর চলে গেছে এক টাকাও ইনকাম নাই তো তার কেরিয়ার শেষ তো কোনো কোনো একটু কথা বলি সেটা হ্যাঁ, হ্যাঁ। আপনি যে বললেন যে একাধিক একাধিক আমরা গিগ ক্রিয়েট করব সাপোজ টু আমার নামে কি ধরেন আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে এই ফাইবার অ্যাকাউন্টে আমি যখন ফেসবুক মার্কেটিংটা টোটালি শিখবো শেখার পরে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ ক্রিয়েট করব এবং সেটা আমার ফাইবার অ্যাকাউন্টে আমি আপলোড করব যখন আমি এই ফেসবুক এ মোটামুটি এক্সপার্ট হয়ে গেলাম এক্সপার্ট হয়ে যাওয়ার পরে আমার পরবর্তী ধাপ হবে ফেসবুক অ্যাড ক্যাম্পিং রাইট জি তো ফেসবুক অ্যাড ক্যাম্পিং এ আবার একটা স্কুটি 70 এর ভিতরে আবার আবার একটা গিগ ক্রিয়েট করতে হবে জি এটা কমপ্লিটলি শিখে তারপরে আমরা গিগ পাবলিশ করব হ্যাঁ তাহলে এই গিগটা কি আমি ওই আমার ওই যে ফেসবুক মার্কেটিং এর যে গিগটা ক্রিয়েট করছি ওই গিগে কি ইনক্লুড করব নাকি আর একটা ফেভারিট অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওকে না না না আপনি এবার এখানে হচ্ছে বিষয়গুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো যদি মনে করেন যে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি ওইটা ওইখানে আমি ভ্যারাইটিস সার্ভিস দিব আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় আপনি সাতটা গিগ পাবলিশ করতে পারবেন ঠিক আছে তো আমাদের এখানে ছাব্বিশ বিশ থেকে ছাব্বিশ বা তিরিশটা টপিক যাই থাকুক না কেন এগুলোর ভিতরে কিন্তু আরও এক্সট্রা ক্লাস আছে যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেনের ক্লাস হবে সতেরো থেকে বিশ বা পনেরো থেকে বিশ অ্যাভারেজ ধরেন ঠিক আছে আচ্ছা। তো আপনি যদি চান শুধু ফেসবুকের পার্ট নিয়ে আপনি সাতটা গিগ পাবলিশ করতে পারবেন বুঝছেন আচ্ছা আচ্ছা এটা কি আমাকে ফাইবার আমাকে ই দিবে পারমিশন দিবে যে আমি শুধুমাত্র 60টা গিগ হ্যাঁ এবার এখানে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আপনার যে কথা যে তাহলে আমি এত গিগ পাবলিশ করব কিভাবে এখন প্রথম অবস্থায় আপনি ধরেন ফেসবুক শিখছেন কিন্তু ফেসবুকের আপনি গিকও পাবলিশ করছেন দেন আপনার ফেসবুকের গিকটা র্যাঙ্কিং নাও করতে পারে কিছু কিছু অ্যাকাউন্টের ভিতরে কিছু কিছু গিক পারফরমেন্স করে না ঠিক আছে তো আচ্ছা। এই জন্য আমরা যেটা করতে পারি এবার আপনার উদ্দেশ্য যদি থাকে না আমি ভ্যারাইটি সার্ভিস দেব না শুধু একটা টপিক দিব বা একটা সার্ভিস আমি দিব একটা অ্যাকাউন্টের ভিতরে তাহলে আপনাকে যে কোনো এখানে একটা টপিক বেছে নিতে হবে কিন্তু আপনাকে আচ্ছা। শিখতে হবে সবগুলোই আচ্ছা, হ্যাঁ, তো আপনি কি করবেন ওই একটা সার্ভিসই তাহলে আমরা ওই একটা সার্ভিসের উপর আমাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওকে তো আমাকে অবশ্য এগুলো চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোনটা নিয়ে এগোবো কিন্তু আপনার যদি মনে হয় ভ্যারাইটি সার্ভিস দিবেন তাহলে অবশ্যই সবগুলো শিখতে হবে আপনি মোটামুটি সাতটা যে টপ টপ সার্ভিসগুলো থাকবো বা থাকবে ওই সার্ভিসগুলো আমরা প্রথমে শিখব যেগুলো মার্কেট চাহিদা খুবই বেশি এবং কাজ পাওয়া যায় খুবই বেশি ওইগুলো আমরা প্রথমে শিখব শিখে সাতটা গিক পাবলিশ করব যে কোনো দুইটা গিক ফাইবারে পারফরমেন্স করবে ওই দুইটা রেখে বাকিগুলো ডিলিট করে দেবো ডিলিট করে ওই রিলেটেড যে ডিলিটেড দুইটা গিক বানাইছি পারফরমেন্স কত তো ওই রিলেটেড বাকি গিকগুলো আমি ট্রাই করবো বানানোর জন্য এবার কনসেপ্ট ক্লিয়ার ওকে তো এবার এখানে আমরা যেটা করব এখানে আমি যেটা বলতেছিলাম এক বছর হয়ে গেলেও দেখা যায় যে তারা ইনকাম করতে পারে না এবার আমরা যে পদ্ধতিটা অবলম্বন করলাম সাত দিনের ভিতরে মার্কেট প্লেসে নামাই দিলাম তাহলে মার্কেট প্লেস এবং কাজ দুইটা একসাথে কন্টিনিউ করতেছে দেখা যাবে যে এইভাবে কন্টিনিউ করতে তার যেহেতু সার্ভিসটা যদি কোনো বাজারে বা আপনার যদি কোনো প্রোডাক্ট কোনো বাজারে নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই কেউ এসে দাম জিজ্ঞাসা করবে অবশ্যই কেউ এসে বলবে যে প্রোডাক্টটা কীরকম হবে আমি কিনতে চাই বা দামাদামি করবে তাই না হ্যাঁ। যদি আপনার বাজারেই যদি না যান বা সার্ভিস বা প্রোডাক্ট যদি আপনি বাজারে না নিয়ে যান তাহলে কিভাবে আপনার কাছে কাস্টমার পোষাবে তো আমরা যেটা করছি স্টেপ বাই স্টেপ একটা করে টপিক কমপ্লিট করবো আর একটা করে কেক পাবলিশ করবো এতে আমাদের খুব দ্রুত সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি এক থেকে দেড় মাসের ভিতরে ইনকাম নিশ্চিত ঠিক আছে অনেকে আছে অবশ্য অনেকে আছে যারা মানে খুবই দুর্বল তাদের জন্য হয়তো দুই মাস সময় লাগতে পারে সর্বোচ্চ দুই আড়াই মাস লাগে কিন্তু সাকসেস মাস বিশ হবে হবে তো এবার আসেন টপিকগুলো আমি দেখাই সেটা হচ্ছে যেমন ফেসবুক মার্কেটিংয়ের এই কথাটা লেখে আমি সার্চ করছি এখানে আপনি দেখেন আমাদের সার্ভিসগুলোর কম্পিটিশন কীরকম লো মাত্র তেরো হাজার এবার যদি আপনি অনলাইনটা দেখেন এবার আপনাকে যদি আমি বুঝাই অনলাইন এবং অফলাইন এই দুইটার ভিতরে পার্থক্যটা কি এটা হচ্ছে মনে করেন আপনার বাজারের ভিতরে আপনি দোকান কিন্তু অনেকেই থাকে অনেক দোকান থাকে তাই না অনেকে আছে বন্ধ করে রেখে দেয় মানে দোকানের সাডার বন্ধ আরেকটার ভিতরে দোকানে শাটার চালু থাকে মানে হচ্ছে দোকান খোলা থাকে কাস্টমার আসে দোকান যারটা বন্ধ তার কাছে যাবে নাকি যার দোকান খোলা তার কাছে যাইব অবশ্যই যার কাছে দোকানটা খোলা থাকে সময় ওকে এখানেও সেম এটা হচ্ছে অনলাইন যে সেলারগুলো অনলাইনে আছে তাদেরকে ইয়া করতে পারেন হ্যাঁ হায়ার করবে তারা আগে প্রথমে একটা ক্লায়েন্ট এসে আগে দেখবে সেলার অনলাইনে কারা কারা আছে তাদের সাথে কথা বলে ডিসকাস করে কিন্তু অর্ডারগুলো দিতে পারে বুঝছেন ব্যাপারটা হ্যাঁ। এবার দেখেন আপনার প্রতিযোগী কত আসলো এক হাজার এগারোটা আপনার প্রতিযোগী এটা কিন্তু ব্যাপারই না এবার আপনাকে যদি আরেকটু ডিপলি জিনিস একটা দেখাই সেটা হচ্ছে যদি আপনি ধরেন বাই চান্স আপনি লোগো ডিজাইন করেন লোগো ডিজাইন এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট বা অংশ তো এখানে লোগো ডিজাইন যদি কথাটা লেখে আপনি সার্চ করেন আপনার প্রতিযোগী কত দুই লক্ষ পাঁচ হাজার নয়শো বাউন্নটা এবার অনলাইনটা যদি দেখেন তাহলে আপনার সাথে প্রতিযোগী কত নয় হাজার আটশো পনেরো জন যেটা আমাদের আমাদের অফলাইনেই মোটামুটি আর থেকে দুই এক হাজার দুই হাজার বেশি বুঝতেছেন ব্যাপারটা তো তাহলে বুঝেন এই কোন সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন ওকে আমি এই কথা এটা নিয়ে আমি আর কথা বলতেছি না তো আমি এবার যে জিনিসটা দেখাই এগুলো সার্ভিসের ভ্যালু দেখেন কীরকম এই একজন দেখেন পঞ্চাশ ডলার পঁচিশ ডলার পনেরো ডলার পঁয়ত্রিশ ডলার এরকম করে নিতেছে এবার দেখেন তাদের অর্ডার কতগুলো চলতেছে এই একজনের ছয়টা অর্ডার চলতেছে আপনি সব থেকে বেশি হায়ার হয় হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি আপনি অ্যাভারেজ যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটাও ধরেন একশো ডলার করে ছয়টা অর্ডার রানিং আছে তার মানে ছয়শো ডলারের অর্ডার বর্তমানে রানিং আছে এটা কিন্তু করে দিবে কয়দিনের ভিতরে সেটাও কিন্তু এখানে ডেট উল্লেখ করা আছে অনলি ফোর ডেজ ডেলিভারি বুঝতেছেন ব্যাপারটা ওকে mm, আরও কিছু জিনিস দেখাই হবে তো শুরু সামনে আসিতেছে আরও অনেক কিছু ওকে এবার এই একটা দেখেন পাঁচটা অর্ডার রানিং আছে তো এরকম দেখবেন কম বেশি সবারই এরা আসছে কত সালে একটা জিনিস খেয়াল করেন একজন ছয়টা অর্ডার রানিং আছে তিনি আসছে কত সালে একটু আমরা দেখি তিনি দুই সালে আসছে চারশো পঁচানব্বইটা অর্ডার কমপ্লিট করছে শুধু রিভিউ পাইছে সব বাইরের রিভিউ দেয় না একশোটা বাইরের ভিতরে পঞ্চাশটা বাইরের রিভিউ দিতে পারে পঞ্চাশটা বাইরের রিভিউ নাও দিতে পারে ঠিক আছে আচ্ছা। কখনো কখনো সিক্সটি পার্সেন্ট কখনো কখনো ফোর্টি পার্সেন্ট তো এই হচ্ছে কাহিনী বিশ সালে এসে এতগুলো কাজ কমপ্লিট করছে লেভেল টু সেলার এখন ঠিক আছে টপ রেটে সেলার হইতে আর কয়েকদিন লাগবে আর কি তো ওকে তো এরকম এই একজন দেখেন কত সালে আইসে এই একজনও বিশ সালে ফেব্রুয়ারিতে আসছে হ্যাঁ এখানে অনেকেরই দেখবেন এই একজন দেখি টপ প্রিলিটের সেলার কাজ করে টপ প্রিলিটের সেলার হয়েছে ওকে তাহলে এই ক্যাটাগরির অবশ্যই ডিমান্ড আছে ওকে এবার দেখি তার আরও কয়তগুলো গিক আছে এগুলো আমি এখান থেকে কেটে দিই হ্যাঁ ওকে তিনি কাজ করছে এক হাজার উনিশটা ওকে তিনি অনেক পুরাতন সেলার শুধু ফেসবুক নিয়ে কাজ করতেছে দেখছেন শুধু ফেসবুক নিয়ে তো এটা শিখেও আপনি চাইলে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন এবার আসি হচ্ছে এটা ফেসবুক মার্কেটিং অর্গানিক মার্কেটিং এবং অ্যাড ক্যাম্পিং দুইটা মিলাই ধরেন একটা ধরেন আপাতত কারণ এগুলো সবগুলোই দেখতেছেন এখানে কিছু আছে প্রমোশন কিছু আছে অ্যাড ক্যাম্পেইন ঠিক আছে এখানে বলা আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার আবার এই যে এটা দেখেন এটা হচ্ছে অর্গানিক প্রমোশন যেটা আমি বললাম আপনাকে এটা হচ্ছে গ্রুপ শেয়ারিংয়ের এটাতে খুব একটা ভ্যালু নাই এবং খুব একটা কাজে দেয় না তারপরে এটা আমাদের শিখতে হবে যদি আপনার কাজ করতে চাই তো এবার যদি আসেন গুগল অ্যাডে গুগল অ্যাডেও সেম অবস্থা কপি করি আমরা গুগল অ্যাডেও যদি আপনাকে দেখাই গুগল অ্যাডেও প্রচুর চাহিদা আছে কিন্তু এখানে সার্ভিস ভ্যালু অনেক বেশি গুগল অ্যাডস গুগল অ্যাডসের ভিতরে অনেকগুলো পার্ট আছে হ্যাঁ যেমন search campaign Google search campaign বা ডিসপ্লে অ্যাড আমরা এটা হচ্ছে গুগল অ্যাড হচ্ছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চাইলে এর ভিতরে যে টপিকগুলো ভাগ করা আছে টপিকের উপর বেস করে আমরা কি ইয়া করতে পারি ধরেন display display display Google display ad যদি আপনি এটা লিখে সার্চ করেন তাহলে দেখেন পাঁচ হাজার প্রতিযোগী অফলাইনে এবং অনলাইনে যদি দেখেন তাহলে দেখবেন যে মাত্র ছয়শো ঠিক আছে ওকে ওকে এই একটা আছে তারপরে Google search campaign Google search okay ডিসপ্লেটা কেটে দেই সার্চটা সার্চ অ্যাডস ক্যাম্পেইন ভাই একটু গাড়ি থাকেন আমি সরো আসছে একটু এটা একটু দিই হ্যাঁ ওকে জাস্ট একটু ওয়েট করবে হ্যাঁ আমি পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন গুগল সার্চ অ্যান্ড ক্যাম্পেইন লেখে সার্চ করলে একত্রিশ হাজার সার্ভিস আসবে এটা একটু কম্পিটিশন বেশি কিন্তু এখানে প্রচুর কাজ আছে হ্যাঁ প্রচুর কাজ আচ্ছা, আছে হ্যাঁ, কাজ আছে ওকে এর ভিতরে আরও অনেকগুলো পার্ট আছে হ্যাঁ আরও পার্ট আছে যেমন গুগল অ্যাডসের ভিতরে যেমন ইউটিউব অ্যাড ক্যাম্পেইন আছে ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন হ্যাঁ এটা হচ্ছে video video video ads YouTube ads বা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন এটা লিখেও সার্চ করতে পারেন এটারও প্রচুর কাজ কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি আপনার দেখেন অন্য অন্য ক্যাটাগরি বেশি চলে আসছে এখানে কিন্তু দেখেন অ্যামাজন বুক না মানে যারা ভিডিও এডিটিং না ভিডিও রিলেটেড কিওয়ার্ড পাইছে তো এখানে দিয়ে দিছে তো এখানে আপনার হ্যাঁ হ্যাঁ যা যা লাগে সব চলে আসছে কিন্তু এগুলোরও প্রচুর চাহিদা আছে ওকে আমি এটা নিয়ে আইগাবো না কারণ এটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফে ইউজ করার জন্য যদি কখনো দরকার পড়ে এগুলো নিয়ে আমরা আইগাবো ওকে তো এটা বাদ দেন এবার আসি YouTube promotion okay YouTube promotion এই কথাটা লিখে সার্চ করেন এটা হচ্ছে ইউটিউবের সার্ভিস ইউটিউব প্রমোশন দেখেন কি পরিমাণ অর্ডার ইউটিউব প্রমোশন ফাইবারের তো ওকে ষোলো হাজার সার্ভিস অ্যাভেলেবল আছে অফলাইনটা যদি আপনি দেখেন তাহলে হয়তো এক চোদ্দোশো এটা কোনো পনেরোশো ব্যাপারই না ঠিক আছে এটা কোনো ব্যাপারই না একদিনে আমরা আসতে পারবেন জায়গায় তো এখানে দেখেন organic organic YouTube video promotion চোদ্দোটা অর্ডার চলতেছে স্ট্যান্ডার্ড যদি ধরেন তারপরে এক নব্বই ডলার করে অনেক অনেক টাকা হাজার ডলারের উপরে কাজ চলতেছে এই একটা দেখেন এককে এটা হচ্ছে ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে জিনুইন ভিউ দিয়ে থাকে তিনি তো এটা তো দেখলামই ওকে এটা যদি আমি দেখি দশটা অর্ডার রানিং আছে স্ট্যান্ডার্ডে কত চল্লিশ ডলার করে হিউজ ডলারে অ্যামাউন্টের কাজ চলতেছে এরকম অনেক দেখতে পারবো আমরা যেগুলো প্রচুর চাহিদা ঠিক আছে এই জায়গায় তেইশটা অর্ডার চলতেছে তেইশটা অর্ডার চলতেছে স্ট্যান্ডার্ড যদি ধরেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ডলার করে চলতেছে এগুলো কিছুই না সামনে আরও আছে কোনো কোনো জায়গায় দেখবেন যে একশো দেড়শো দুইশো করে অর্ডার চলতে এগারোটা অর্ডার তারপরে আপনি যদি একটু নিচের দিকে আসি এখানে দেখি আঠারোটা অর্ডার চলতেছে বর্তমানে তিনি কাজ দুই সালে আছে দুই হাজার একাশিটা শুধু ওকে সাতাশশো একাশিটা শুধু অর্ডারই কমপ্লিট করছে মানে হ্যাঁ এখানে অনেক হ্যাঁ অনেক আগের তিনি দুই সালে আছে অনেক বড় একটা কেরিয়ার বিল্ড আপ করছে এখানে হ্যাঁ। এই একটা দেখি এই একজনের কত অবস্থা কি অবস্থা এগুলো এখানে টিকে থাকতে গেলে এগুলো এই যে দেখেন এই লোকটা তিরিশটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি পঁচিশশো বাইশটা অর্ডার কমপ্লিট করছে আর্টসে কত সালে তিনি আসছে দুই হাজার সালে বুঝছেন এবার যদি আপনি ধরেন অ্যাভারেজ এটা শুধু রিভিউ পাইছে পঁচিশ ডলার করেও যদি ধরেন অ্যাভারেজ প্রিমিয়াম আছে সত্তর ডলার প্রিমিয়াম দরকার না আপনি শুধু পঁচিশ ডলার করেও যদি দুই হাজার মানে পঁচিশশো বাইশটা রিভিউকে যদি ভাগ করেন দেখেন কত ডলার ইনকাম করছে এ না দেখলে মাথা ঘোরায় ঠিক আছে হুম এই একটা গেল এবার যদি ইউটিউব এসিও এটাও সেম একই অবস্থা ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে ওইগুলো হচ্ছে একই অবস্থা এরকম সেম অর্ডার ওইগুলোতে থাকে তো আমি খালে একটা একটা করে টপিক শেষ করতেছি YouTube Instagram promotion okay promotion যদি আমরা দেখি এখানে দশ হাজার সার্ভিস পাবেন ইনস্টাগ্রাম নিয়ে এটা হচ্ছে আমাদের পপুলার একটা সার্ভিস বলতে পারেন এক এক হাজার চারটা আপনার প্রতিযোগী যদি আমরা একটু দেখি এখানে কি অবস্থা উনপঞ্চাশটা বর্তমানে অর্ডার রানিং আছে এবং নব্বই ডলার থেকে শুরু এবং স্ট্যান্ডার্ড হচ্ছে একশো ডলার যদি আপনি একশো ডলার করে গুণ করেন উনপঞ্চাশটা উনপঞ্চাশ রে দিয়া তাহলে দেখেন কত ডলার অর্ডার চলতেছে আচ্ছা, বলা হয় সেটা তো জি জি জি <laughs> যদি আমরা এখানে গুণন করি ওনে পঞ্চাশ ওনে পঞ্চাশ গুণন হচ্ছে একশো ডলার পাঁচ হাজার আটশো আশি ডলারের কাজ বর্তমানে রানিং আছে মানে প্রায় ছয় লাখ টাকার কাজ রানিং আছে বুঝছেন ব্যাপারটা এবারে দশ লাখ টাকার হ্যাঁ শুরু করছেন হ্যাঁ? তিনি শুরু করছে আমরা দেখি দুই সাল থেকে শুরু করছে এটা বাংলাদেশি বুঝছেন এখানে সময় লাগবে এখানে এই একজন দেখেন দেখি তিনি কত দিনে আসছে এই জায়গায় তার দুইটা অর্ডার রানিং আছে এটা টপ লিডের সেলার এটা হ্যাশট্যাগ নিয়ে কাজ ওকে হ্যাশট্যাগ নিয়ে এটা না এটা আমাদের সাথে না আমাদের হ্যাশট্যাগের কোনো কাজ নাই ইনস্টাগ্রাম ওকে এই একটা মেয়ে এটা কি Instagram promotion post viral okay নয়টা রানিং আছে বিশ ডলার করে ওকে এটা কমই খুবই কম ওদের তুলনায় আরও কিছু গিক দেখা যায় একজন নাকি সুপার ফাস্ট ইনস্টাগ্রাম গ্রোথ করে দিবে দেখি দশটা অর্ডার মানে অর্ডার থাকেই না এগুলো কলও করে নিস আর কি তো এই একজনের দশটা দেখি দেখি এক মিনিট আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার জানার দরকার ছিল সেটা হলো যে এই যে ফার্স্ট সেলার সেকেন্ড সেলার এটা আসলে কখন কনভার্ট হয় মানে এটা কি ইনকামের উপর ডিপেন্ড করে নাকি অর্ডার হ্যাঁ ইনকামের উপর ডেলিভারি মানে ইয়া করে আপনার প্রথমে আপনাকে পাঁচশো ডলারের মতো ইনকাম করতে হবে এটা ওকে এক সেকেন্ড আমি মনে ভুলে গেলাম ওকে পাঁচশো ডলারের মতো ইনকাম করতে হবে নাকি চারশো ডলার চারশো ডলার ইনকাম করতে হবে সরি আমি ভুলে গেছি level one level one Fiverr Fiverr requirement requirement এখানে বারোটা ইয়া লাগে রিভিউ লাগে পাঁচশো ডলার মেম হয় রিকোয়ারমেন্ট ওকে ওকে ওকে ওকে হ্যাঁ চারশো ডলার আর্নিং এবং হচ্ছে টোটাল হচ্ছে দশটা অর্ডার কমপ্লিট লাগবে এটা হচ্ছে আপনার লেভেল ওয়ানের লেভেল টু হচ্ছে আপনাকে কমসে কম দুই হাজার ডলার ইনকাম করতে হবে এবং হচ্ছে আপনার কমসে কম ধরেন রিভিউ থাকতে হবে ধরেন পঞ্চাশটা হ্যাঁ এবং টপ ডিলিটের সেলার হতে গেলে একশোর উপরে রিভিউ লাগবে এবং দশ হাজার ডলারের উপর ইনকাম করতে হবে একটা অ্যাকাউন্ট থেকে তারপরেও আপনাকে টপ লিডার সেলার দিবে না তারা অনেক বিশ্লেষণ করবে আপনাকে নিয়ে গবেষণা করবে ঠিক আছে তারপরে সে এটা দেয় অনেকে আছে দশ হাজার ডলারের উপর ইনকাম হয়ে গেছে তারপরেও দেখা যায় তাদেরকে দেয় না এখানে সিস্টেম আছে না না না আমি টপ লিডার সেলার এখন হইনি ঠিক আছে আমাদের লেভেল লেভেল টু আছে লেভেল টু ঠিক আছে ওকে তো এখানে এই একটা যদি আমি দেখাই একটা চারটা অর্ডার রানিং আছে ওকে এখানে কিছু জিনিস দেখলাম আমরা এখানে এই কাজগুলো আমরা শিখতে পারি হ্যাঁ তো আরও জিনিস আছে যেমন off page on page SEO দেখাই অফ পেজ বা on page SEO on page SEO এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে করতে হয় হ্যাঁ এটার ভিতরে দেখেন মাথা ঘুরবে ওয়ান পেজ এসিওর ভিতরে নয় হাজার সার্ভিস অ্যাভেলেবল আছে ওকে আরও কম থাকার কথা এটা একটা স্পেস হয়ে গেছে ওকে হ্যাঁ এই যে দেখেন ওয়ান পেজ এসিও এই সার্ভিসটা যদি আপনি করতে পারেন এখানে মাত্র উনত্রিশশো সার্ভিস অ্যাভেলেবল আছে অনলাইনে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র তিনশো ছেচল্লিশ জন সার্ভিস অ্যাভেলেবল আছে মানে ছেচল্লিশটা সার্ভিস অ্যাভেলেবল আছে হ্যাঁ হ্যাঁ অনলি তো এখানে দেখেন কাজের কি পরিমাণ ডিমান্ড টেকনিক্যাল এসিও দেখেন পাঁচটা অর্ডার তার বেশি লাগবে না তো পাঁচটা করে অর্ডার বললে একশো একশো পনেরো ডলার করে যদি পড়ে না পাঁচশো ডলার পার মান্থ ইনকাম করে তার কোনো ব্যাপারই না এই একজনে দেখেন তার মিনিমাম ইনকাম হইলেও মাসে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করে এই একজন সেলার পঁয়ত্রিশটা অর্ডার বর্তমানে রানিং আছে তার বেসিক প্যাকেজ হচ্ছে দুইশো এবং স্ট্যান্ডার্ড হচ্ছে তিনশো তিনশো ডলারকে যদি গুণন করেন পঁয়ত্রিশশো মানে সাত হাজার ডলার এই একটা গিকের ভিতরে ইনকাম করতেছে ডলারের কাজ রানিং আছে আরও বেশি হবে আরও এক্সট্রা ক্লায়েন্ট আছে ওই একটা গিকে দেখলাম এত না এবার দেখেন তার আরও কত গিক আছে পঁয়ত্রিশটা এটা দেখছি এটাতে কত আছে এখানে আছে ছাব্বিশটা এখানে ধরেন ওকে এক সেকেন্ড একটু ঘুরতেছে একটু ঘুরো শেষ হোক আমরা আরেকটা গিক বের করি ওকে এখানে ছাব্বিশটা রানিং তিনি নিতে আছে দুশো সত্তর ডলার করে এখানে ছাব্বিশটা যদি আচ্ছা। দুইশো সত্তর ডলার করে ধরেন অ্যাভারেজ এখানে কিন্তু প্রিমিয়ামটাও হায়ার হয় ওকে স্ট্যান্ডার্ড ধরতেছে অ্যাভারেজ তারপরে দেখেন ওইখানে সাড়ে সাত আর এখানে ছাব্বিশটা যদি ধরেন প্রায় ধরেন ধরেন পাঁচ ছয় হাজার তার সাত আর পাঁচ তেরো পনেরো এরকম পনেরো আরও কিন্তু তার এক্সট্রা অনেক ক্লায়েন্ট আছে যারা একটা ক্লায়েন্টে কিন্তু অনেকবার অর্ডার করে ঠিক আছে ফিক্সড ক্লায়েন্ট অনেক থাকে এই গিকটার ভিতরে দেখেন কি অবস্থা তিনি কাজ করছে কত দেখেন দু সালে আছে এগারোশো একাত্তরটা শুধু রিভিউ পাইছে হাফ প্রায় দুই তিন হাজারের মতো কাজ কমপ্লিট করছে আই হোপ আরও বেশি হবে সম্ভবত কিন্তু আপনি যদি এগারোশো একাত্তরটা যে যদি আপনি গুণন করেন যদি এবারে যদি আপনি দুইশো ডলার করে ধরেন দুইশো সত্তর ডলার করে ধরেন তাও এখানে দেখেন কত ডলার ইনকাম করছে শুধু এই একটা সার্ভিস দিয়ে এটা হচ্ছে টেকনিক্যাল এসিও বা অফ পেজ অন পেজ এটাই তো আপনার এটা হচ্ছে ওয়েবসাইটে ফুল এসিও করতে হবে আপনাকে আচ্ছা। প্রায় তিনি মনে করেন কত সালে আইছে আঠারো সালে না পাঁচ বছরে মোটামুটি তিনি নাও কামাই করলে মনে করেন তিন লাখ ডলার ইনকাম করছে তিন থেকে চার লাখ ডলার হ্যাঁ, এবার চাকরিজীবীর কি বেল আছে হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি বাংলায় বাংলাদেশিও আছে সার্ভিসগুলো কম এগুলো কেউ শিখে না কারণ কি জানেন এগুলোতে প্রচুর প্যারা আছে প্যারাগোলা বলতে কি কাজ করতে হয় যে কষ্ট করতে হয় পাবলিক পাবেন কোথায় পাবলিক পাবেন হচ্ছে এই যে এই জায়গায় যদি শুনেন যে ফেসবুক পেজ তৈরি করে দিতে হবে দেখেন কি অবস্থা ফেসবুক পেজ ক্রিয়েট যে জীবনে খুলে নাই সেও মনে করেন এখানে একটা গিগ পাবলিশ করে দিয়ে গেছে দেখেন oh ঠিক আছে এই হচ্ছে কাহিনী আর আমাদের যেমন লিঙ্ক বিল্ডিং যদি আপনি দেখেন লিঙ্ক বিল্ডিংয়ের একটা সার্ভিস এসিওর ভিতরে কিন্তু অনেকগুলো ব্যাকলিং জিনিস আছে হ্যাঁ যদি এটা যদি দেখাই আপনাকে এটা যদি দেখেন চার হাজার অনলি সাতচল্লিশশো এটা কোনো প্রতিযোগী না অনলাইনে দেখলে তিনশো পাইতে পারেন সর্বোচ্চ আমার মনে হয় ওকে পাঁচশো এবার এখানে দেখেন পাঁচশো যদি দেখেন তারপরে দেখেন এখানে কি পরিমাণ ওকে এক সেকেন্ড সবগুলো আগে কেটে নেই ওকে এখানে অর্ডার কি এগিকে নেয় নেই নাকি একুশে আসছে তিনশো একাশিটা অর্ডার কমপ্লিট করছে গিগ তার একটা অনলি লাস্ট ডেলিভারি কয় তারিখে ওকে এক্সপিরিয়েন্স টিকটক থেকে ব্যাকলিং করা অ্যামাজন থেকে ব্যাকলিং করা আরে বাপরে লাস্ট ডেলিভারি মোস্ট রিসেন্ট এগারো আওয়ার মানে এগারো ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে পনেরো ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে দুই দিন আগে একটা ডেলিভারি দিছে তিন দিন আগে চার দিন আগে বুঝছেন ব্যাপারটা রেগুলার শুধু ব্যাকলিংয়ের কাজ করে না ওকে দেখেন এই একটা আছে কিন্তু এখানে অর্ডার দেখায় না কেন বুঝলাম না অর্ডার কি হাইড করে রাখছে নাকি মনে হয় হাইড করে রাখছে অর্ডার তো হাইড করা যায় মোস্ট রিসেন্ট ডেলিভারি কত তারিখে বারো ঘন্টা আগে দুই মান্থ পাঁচ মান্থ এটা নিয়মিত সেলাম না <laughs> অনেক পুরাতন ওকে এই একজন দেখি ডিএপিএ ব্যাকলিং করবে এতগুলো চারটা অর্ডার রানিং আছে পনেরো পাঁচ ডলার থেকে সর ওকে তিরিশ ডলার এই কাজগুলোর ডিমান্ড আছে কিন্তু এখানে তেমন অর্ডার দেখতেছি না কেন দুইটা অর্ডার ওকে আমি আরেকটা করি এসিও ব্যাকলিং e লিখে সার্চ করি এসিও ব্যাকলিং ওকে এগুলোর সার্ভিস ভ্যালু প্রচুর কিন্তু চোদ্দো হাজার সার্ভিস ওকে এখানে আছে পাবলিক কন্ট্রাকচুয়াল ব্যাকলিং সাতটা অর্ডার তো এগুলো করে খাওয়া যাবে ঠিক আছে সব চালানো যাবে একটা এজেন্সি চালানো যাবে এসিওর সার্ভিস দিয়েই একুশে আসছে চারশো একত্রিশটা অর্ডার কমপ্লিট করে ফেলছে সত্তর ডলার করে ভালো টাকা ইনকাম করছে এই একটা পাপিয়া দেখাই না দেখলে ভাই আমার ভালো থাকে না বলছেন ঘুম করে গেলে দেখেন একশো তো একটা অর্ডার চলতেছে হ্যালো একশো এক একশো একটা অর্ডার চলতেছে পঁচানব্বই ডলার করে আপনি এখানে প্রায় দশ হাজার ডলারের মতো ইনকাম একটা গিক থেকে ইউনাইটেড কিংডম আরও দেখেন তার কতগুলো গিক আছে হ্যাঁ। চৌষট্টিটা চৌষট্টিটা অর্ডার এক জায়গায় এক জায়গায় একশোটা তারপরে দেখি আরও কি অবস্থা এই এক জায়গায় চারটা এই একটা চুয়াল্লিশটা পাঁচশো ডলার করেও সার্ভিস আছে দেখেন পাঁচশো এখানে পাঁচশো সাতশো মানে হাজার ডলার করে ছয়টা বললে উপায় আছে এগুলোর অবস্থা তো এগুলো দেখা না দেখা ভালো এগুলো হচ্ছে এসিও নিয়ে কাজ করে তো এরকম প্রচুর সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে যেগুলো প্রচুর চাহিদা ঠিক আছে এখানে সবগুলোর চাহিদা প্রচুর আছে তো আমি জাস্ট কয়েকটা দেখাইলাম তো এই হচ্ছে কাহিনী তো প্রথমে আপনাকে ফাইবারগুলোকে ভালোভাবে সাজাতে হবে দেন কাজগুলো শিখতে হবে তারপরে এখানে যদি আপনার কাজ জানা থাকে তাহলে গিক পাবলিশ করা কোনো ব্যাপার না গিক আমি নিজেও পাবলিশ করে দিতে পারবো জাস্ট আপনাকে এখানে সময় দিতে হবে অনলাইনে থাকতে হবে আর এখানে দেখেন লাভ রেক দেওয়া আছে আট হাজার সাতশো